Adidas Apple BMW Coca-Cola Toyota সর্বত্র আমরা এই বিখ্যাত ব্র্যান্ডগুলো পরিদর্শন করি কিন্তু লোগোগুলো ঠিক কী বা তারা তাদের লোগোগুলোর মাধ্যমে আমাদেরকে কী বোঝাতে চেয়েছে তা কখনো আমরা বিবেচনা করে দেখি না কিন্তু প্রতিটি লাইনের বক্ররেখা এবং রঙের পেছনে রয়েছে বহুল অর্থ তাদের অধিকাংশ এই ষোলো বিখ্যাত লোগো দেখার জন্য সাধারণ সৌন্দর্য কৌতূহলী হওয়ার চেয়ে অনেক বেশি কিছু নির্দেশ করে লোগোগুলো ডিজাইন করা হয়েছিল নাম্বার ষোলো হুন্দাই অনেকে মনে করেন যে দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই লোগোটি আসলে তার নামের প্রথম অক্ষর আসলে অক্ষর এবং বয়স দুজন ব্যক্তির প্রতীক এবং কোম্পানির প্রতিনিধি যে খুব বিশ্বাসযোগ্য হাত দাবি করেছে সেটিকে নির্দেশ করে নাম্বার পনেরো অ্যাডিডাস অ্যাডিডাস নামটি তার প্রতিষ্ঠাতা অ্যাডলফ ডাসলারের নাম থেকে উদ্ভূত হয়েছে কোম্পানির লোগো সময়ের সাথে পরিবর্তিত হয়েছে কিন্তু এটিতে সর্বদা তিনটি স্ট্রেপ লক্ষ্য করা যায় বর্তমান লোগোটির একটি কোণে তিনটি স্ট্রাইপ যা একটি ত্রিভুজ এবং দেখতে পর্বতাকৃতির এটি এমন একটি পর্বতের প্রতীক যা চ্যালেঞ্জগুলোর প্রতিনিধিত্ব করে এবং সমস্ত ক্রীড়াবিদকে দিনের পর দিন এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হয় সফলতা চূড়ায় পৌঁছানোর জন্য নাম্বার চোদ্দ অ্যাপেল রব জেন্স ডিজাইনার যিনি বিশ্ববিখ্যাত অ্যাপেল কোম্পানির লোগো নিয়ে এসেছিলেন তার একটি সাক্ষাৎকারে এবং সেখানে তিনি তার ধারণা ব্যাখ্যা করেছিলেন তিনি আপেলের একটি ব্যাগ এনেছিলেন এবং সেখান থেকে বেশ কয়েকটি আপেল তাদের সামনে থাকা একটি বাটিতে রেখেছিলেন এবং একটি সপ্তাহের জন্য তাদেরকে ছবি আঁকতে সময় দিলেন তিনি একটি আপেল থেকে একটি কামড় নিয়ে ছবিটিকে সহজ কিছু করার চেষ্টা করেন পরীক্ষার অংশ সম্পূর্ণরূপে আশ্চর্যজনকভাবে হয়েছিল যার জন্য আগে থেকে কেউ প্রস্তুত ছিল না এবং এমনটা কেউ ভেবে উঠতে পারেনি নাম্বার তেরো ভায়ো ভায়োলোগোর প্রথম দুটি অক্ষর একটি অ্যানালগ তরঙ্গের প্রতীক শেষের দুটি এক নম্বর এবং শূন্যের অনুরূপ যা ডিজিটাল সংকেতের প্রতীক নাম্বার বারো অ্যামাজন প্রথম নজরে অ্যামাজনের লোগোটি নর্থিং স্পেশাল বলে মনে হলেও এটি একটি কোম্পানির দর্শনকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল কমলা রঙের তীরটি হাসির অনুরূপ কারণ কোম্পানি চায় গ্রাহকরা সন্তুষ্ট থাকুক তীরটি ইংরাজি বর্ণমালা এ এবং জেড অক্ষরের মধ্যে প্রসারিত এটি একটি ইঙ্গিত যে আপনি কল্পনা করতে পারেন কোম্পানি প্রতিটি পণ্য বিক্রি করে নম্বর এগারো বাস্কিন রবিন্স আপনি কল্পনা করতে পারেন এগারো নম্বর বাস্কিন রবিন্স গোলাপি রঙের ইংরাজি বর্ণমালা বি আর সেকশনের রঙের অংশগুলি একত্রিশ নম্বর তৈরি করে যা কতগুলি আইসক্রিম স্বাদযুক্ত নাম্বার দশ টয়োটা অনেক মানুষ এই জাপানি গাড়ি উৎপাদকের লোগোতে টুপি পরা একটি কাউবয় এর ছবিতে একটি ক্যামেরা তুলে রাখে আসলে এটি একটি সুই চোখের একটি স্টাইলাইজড ইমেজের প্রতিনিধিত্ব করে যা একটি সুতা সূচের মধ্যে দিয়ে যায় এটি কোম্পানির অতীতের একটি ইঙ্গিত যে তারা বুনন মেশিন তৈরিতে ব্যবহার করত নাম্বার নয় কন্টিনেন্টাল কন্টিনেন্টাল একটি বিখ্যাত গাড়ি টায়ার প্রস্তুতকারকের একটি লোগো রয়েছে যেখানে প্রথম দুটি অক্ষরে একটি গাড়ির হুইলকে দেখানো হয়েছে নাম্বার আট ফর্মুলা এক আপনি যদি ইংরাজি অক্ষর এফ এবং লাল স্ট্রাইপগুলির মধ্যে সাদা স্থানটি সাবধানে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এক নম্বর লাল রঙের ডোরাকাটা ফর্মুলা এক গাড়ির উচ্চগতির একটি গ্রাফিক্যাল ডিজাইন উপস্থাপন করে নাম্বার সাত পিনট্রেস্ট পিনট্রেস্ট থেকে সারা বিশ্বের মানুষ ইন্টারনেট জুড়ে তাদের পছন্দসই ছবি সংগ্রহ করে এবং তাদের অনলাইন বোর্ডে পিন করে তাই পিনের ছবিটি ইতে লুকানো থাকে সহজ এবং স্পষ্ট নাম্বার ছয় বিটস বিটস ইউএসএ ভিত্তিক একটি অডিও ইকুইপমেন্ট প্রযোজক একটি লোগো ব্যবহার করে যা একটি ব্যক্তির মাথায় হেডফোনের মতো ইংরেজি অক্ষর বি যা অল্প স্পষ্টভাবে বেশি অর্থকে বোঝায় নাম্বার পাঁচ টোবলেরন টোবলেরন বার্ন সুইজারল্যান্ডের বিখ্যাত চকলেট কোম্পানি এই কোম্পানি তার লোগোতে একটি ভাল্লুকের সিলুয়েট আছে কারণ বার্নকে কখনো কখনো ভাল্লুকের শহরও বলা হয় আপনি ঘড়ির টাওয়ারে এবং এমনকি বিল্ডিংগুলিতে ঝর্ণায় শহর জুড়ে এই প্রাণীর অনেকগুলি চিত্র দেখতে পাবেন নাম্বার চার বিএমডাব্লিউ কোম্পানি বলে যে তাদের লোগোর কেন্দ্রীয় অংশ একটি বিমানের ঘূর্ণায়মান ব্লেডের প্রতীক যা কোম্পানির বিমানযাত্রার প্রযুক্তির প্রাথমিক ইতিহাসের সাথে যুক্ত প্রকৃতপক্ষে এটি কেবল জার্মানির সেই অঞ্চল যেখানে কোম্পানি উৎপত্তি হয়েছিল সেখানকার বাভারিয়ান পতাকার একটি অংশ মাত্র নাম্বার তিন এলজি দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স কোম্পানির এলজি এর লোগো কোম্পানির মতে একজন ব্যক্তির মুখের একটি শৈলীযুক্ত ছবি এটি তার গ্রাহকদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে নাম্বার দুই এভারনোট আমরা সবাই জানি যে হাতির চিত্রাকর্ষক স্মৃতি আছে তারা মুখ এবং ঘটনা দুটোই মনে রাখতে পারে সেজন্য একটি নোট ইভমোট তৈরি করে লোগোর অংশ হিসাবে প্রয়োগ প্রাণী গ্রহণ করে হাতির কানের কোনটি একইভাবে ভাঁজ করা হয় যেভাবে মানুষ কোনটি ভাঁজ করে নাম্বার এক কোকাকোলা কোকাকোলা লোগোতে ইংরেজি অক্ষর ও এবং আয়ের মধ্যে আপনি ডেনিশ পতাকাটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণরূপে কাকতালীয় তবু কোকাকোলা কোম্পানি এটিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশে তার বিপণন প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করে চলেছে